এ বিষয়ে কিছুই জানেন না মুঠোফোনে তিনি বলেন কই না তো কিছুদিনের মধ্যে দেশের বাইরে যাব আসি নানান কাজের ব্যস্ততায় এর মধ্যে ছবি দেখার সময় কই তাছাড়া অনন্ত জলিল সাহেবের ছবি দেখা নিয়ে তো কারো সঙ্গে কোনো কথাই হয়নি কেন জলিল সাহেব এমন মিথ্যাচার করেছেন অনন্ত জলিল তার ভেরিফাইড ফেসবুক পেজে রোববার লিখেছেন আগামীকাল আঠারোই জুলাই সন্ধ্যা সাতটায় যমুনা ব্লকবাস্টারে আমাদের দিন দ্য ডে মুভিটি দেখার জন্য আমাদের সবার প্রিয় চুয়াত্তর জন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী সবাই সেখানে থাকবেন আমাদের সবার শ্রদ্ধা আলমগীর সাহেব ফারুক সাহেব সোহেল রানা সাহেব ইলিয়াস কাঞ্চন সাহেব উজ্জ্বল সাহেব রুবেল ভাই ফেরদোস ভাই রিয়াজ ভাই ববিতা আপা রুজিনা আপা সুচরিতা আপা চম্পা আপা থেকে শুরু করে নতুন প্রজন্মের প্রিয় মুখ সিয়াম আহমেদ আরিফিন শুভ বাপ্পি ইমন নীরব এবং অন্যান্য সবার হাত ধরে বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে বলে আশা করি সবার সঙ্গে বসে আমি এবং বর্ষা দিন দ্য ডে দেখ দুঃখের বিষয় এই যে শাকিব খান এবং আরো দুই তিনজন শিল্পী দেশে নেই তারা যদি দেশে থাকতো তাহলে তাদেরকে নিয়ে মুভিটি একসাথে দেখা যায় ফেসবুক পোস্টের কথা শুনে ববিতা প্রথম আলোকে বলেন আমাদের তিন বোনের কারো সাথে দেখা হয়নি জলিল সাহেবের কিন্তু আমাদের সঙ্গে কথা না বলে ফেসবুকে এভাবে নাম লিখে দেওয়ার তো কোনো মানে হয় না এ ধরনের মিথ্যাচার মোটেও ভালো নয় আমি কিছুদিন পরে দেশের বাইরে ছেলের কাছে যাব তাই এখন অনেক কাজ অনেক ব্যস্ততা কোথা থেকে এলো সিনেমা হলে ছবি দেখবো এসব মিথ্যা কথা আমাদের নাম ব্যবহার করে ফেসবুকে এ ধরনের কথা ছড়ানোর মানে কি এজন্যই না আজকাল আমি কারোর সাথে কথা বলতে চাই না এগুলো দেখলে খুবই খারাপ লাগে এভাবে কেউ মিথ্যা কথা বলতে পারে দিস ইজ নট গুড আপনার বড় বোন সুচন্দা আর চম্পা নাকি আমন্ত্রিত এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন ববিতা বলেন বললাম না আমাদের কারোর সঙ্গে কথা হয়নি এগুলো মিথ্যা কথা যোগাযোগও করা হয়নি বলাও হয়নি তারা হয়তো ভাবছেন আমাদের নাম জুড়ে দিলে পাবলিসিটি হবে কিন্তু মিথ্যা বলে পাবলিসিটি করে চলচ্চিত্রের দর্শকদের সঙ্গে প্রতারণা করার তো কোনো অর্থ হয় না অনুমতি ছাড়া কারো নাম ব্যবহার করাটা ভালো কথা নয় আপনার সঙ্গে অনন্ত জলিলের কখনো কি দেখা হয়েছিল এমন প্রশ্নে ববিতা বলেন আমার বোধ হয় সেবার কানাডা যাচ্ছি তখন এয়ারপোর্টে ওই ভদ্রলোক এবং তার ওয়াইফের সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য দেখা হয়েছিল তাও বোধ হয় পাঁচ সাত সেকেন্ডের মতো এই ঘটনাও পাঁচ ছয় বছর আগে এছাড়াও তাকে আমি কখনো দেখিনি চিনিও না আলাপও নেই সেরকম এবার ঈদুল আজ